ওহে মুসলিম তুমি এখনো কেন রয়েছ ঘুমিয়ে ফিলিস্তিনের মা বোনেরা ডাকছে তোমাকে ওহে মুসলিম তুমি এখনো কেন রয়েছ ঘুমিয়ে ফিলিস্তিনের মা বোনেরা ডাকছে তোমাকে রাসুল বলেন মুসলিম সবে এক দেহ এক প্রাণ ভুলে কি গাছ সেই সে হাদিস মনে কি পরে নয়ার রাসুল বলেন মুসলিম সবে এক দেহ এক প্রাণ ভুলে কি গাছ সেই সে হাদিস মনে কি পরে নয়ার নাকি সবে যে যার চিন্তায় বেঁধে আছো তুমি ভাবে নাকি সবে যে যার চিন্তায় মেতে আছো তুমি ভাবে মনে রেখো তবে তোমার উপর জুলুম নেমে আসিবে মনে রেখো তবে তোমার উপর জুলুম নেমে আসিবে জুলুম নেমে আসিবে ওহে মুসলিম তুমি এখনো কেন রয়েছ ঘুমিয়ে ফিলিস্তিনের মা বোনেরা ডাকছে তোমাকে ওই সন্তান হারা কান্না মায়ের বাজে নাকি তোর কানে তবে কেন তুমি হাত পা গুটে বসে আছো নির্জনে ওই সন্তান হারা কান্না মায়ের বাজে নাকি তোর কানে তবে কেন তুমি হাত পা গুটে বসে আছো আর থেকো না বসে চলো যাই সবে ঝান্ডা হাতে নিয়ে ওমরের মতো হুঙ্কার দেব যুদ্ধের ময়দানে আর থেকো না বসে চলো যাই সবে ঝান্ডা হাতে নিয়ে জানে চলো যাই সবে চলো যাই সবে চলো যাই সবে যাই চলো যাই সবে চলো যাই সবে চলো যাই সবে যাই হুঙ্কার দিয়ে মুসলিম সবে ময়দানেতে যাই হুঙ্কার দিয়ে মুসলিম সবে ময়দানেতে যাই ওহে মুসলিম তুমি এখনো কেন রয়েছ ঘুমিয়ে ফিলিস্তিনের মা বোনেরা ডাকছে তো তোমাকে ফিলিস্তিনের মা বোনেরা ডাকছে তোমাকে ফিলিস্তিনের মা বোনেরা ডাকছে তোমাকে